রাজনৈতিক ইস্যু আসলে আমি বলবো এখানে কোনো দল চলবে না এখানে আওয়ামী লীগ নাই এখানে বিএনপি নাই এখানে জামাত নাই হেফাজত নাই চরমনাই নাই রসুলের সম্মান রক্ষা করবার স্বার্থে প্রত্যেকটা মুসলমানকে রাস্তায় নামতে হবে কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে রসুলের ভালোবাসার নিদর্শন যারা টকশোর ভেতরে মুসলমানদের সভ্যতার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে এরা মুসলমান ঘরের সন্তান হতে পারে না এটা মুসলিম নামের কলঙ্ক এটা আপনাকে বুঝতে হবে আইডল কাকে মানেন কারে আপনি আদর্শ মনে করেন বাংলাদেশের তথাগত সব সেলিব্রিটিগুলো যেগুলো আছে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায় অমুক মেয়ের সঙ্গে তমুক মেয়ের সঙ্গে সব ফেসবুকে আপলোড দিয়ে বেড়ায় সব কিছু তারা করে রসুলকে গায়দা হলে একটা বিরুদ্ধে পোস্ট তারা করে না কিসের ফলোয়ার এগুলো কিসের আইডল এগুলো বুঝলেন না বিষয় রসুলের ভালোবাসা যে প্রকাশ করতে পারবে না আল্লাহর কসম সে প্রকৃতপক্ষের মুসলমান হতে পারবে না রসুলকে ভালোবাসতে হবে প্রিয় ভাই আমার কাছে এটা সবচাইতে বেশি ভালো লেগেছে ভারতের জমিনে আমার রসুলকে অপব্যাখ্যা করা হয়েছে রসুলকে অপমান করা হয়েছে আর বাংলাদেশের ধামাল ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি সকলে মিছিল বের করে প্রমাণ করেছে বাংলার মাটিতে আজ বিবেকে বেঁচে আছে কথা বলেন ঠিক কিনা নবীর প্রেমিকরা আজও বাংলার মাটিতে আছে এটা এখনো বাংলাদেশে আছে এর জন্য যারা নাস্তিক্যবাদ যা রসুল কেনে গালি গালি দেন রসুলকে অবমাননা করতে চেষ্টা করেন সাবধান হয়ে যান নয় বাংলার মাটিতে আপনাদের কাউ জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা রসুলকে ভালোবাসি রসুলের ভালোবাসার ক্ষেত্রে যদি কোনো ইস্যু আসে রাজনৈতিক ইস্যু আসলে আমি বলবো এখানে কোনো দল চলবে না এখানে আওয়ামী লীগ নাই এখানে বিএনপি নাই এখানে জামাত নাই হেফাজত নাই চলমনাই নাই রসুলের সম্মান রক্ষা করবার স্বার্থে প্রত্যেকটা মুসলমানকে রাস্তায় নামতে হবে কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে রসুলের ভালোবাসার নিদর্শন কোনো দল চলবে না সেখানে রসুল কি শুধুমাত্র জামাতের রসুল না সবার রসুল রসুল কি শুধুমাত্র হেফাজতের রসুল না সবার রসুল সবার রসুল এই জন্য এটা একটা আনপ্যারাল ইস্যু এখানে কোন দল আমরা মানব না আমাদের কথা হচ্ছে এই সবাই হাতে হাত রাখেন সকলে স্লোগান তুলেন আল্লাহ আকবর প্রত্যেকটা নাস্তিক বাংলার মাটি ছাড়তে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ। রসুলের ভালোবাসার নমুনা কথা আপনাকে বলতে হবে সবসময় নরম নরম কথা বলা এটা হচ্ছে মুনাফিকের চরিত্র মুনাফিকরা সবসময় একটা হেকমত অবলম্বন করতে চায় বলে সব জায়গায় কথা বলতে হয় না আরে ভাই তোমার হেকমত ঠিক আছে কিন্তু রসুলকে কেউ কটাক্ষ করবে কেউ অপমান করবে আর তুমি যদি বলো আমি হেকমত অবলম্বন করবো ওই হেকমতের গোড়ায় আমি লাথি মারি কথা বলেন ঠিক কিনা ওটা হেকমত ওটা বাটপারি মুনাফিকি এজন রসুলকে যেখানে অবমাননা করা হবে অপমান করা হবে আপনারা বিরুদ্ধে সঞ্চার হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন করোনা আমিন রসুলের ভালোবাসার ছোট্ট একটা নিদর্শন বলি রসুল একজন সাহাবি তার নাম হচ্ছে জায়দ জায়দ রদি আল্লাহ আনহুকে কাফেররা পাকড়াও করলো পাকড়াও করে বলল জায়দ তোমার জান আমাদের হাতে তোমাকে আমরা এখনই কতল করব হত্যা করব। তবে হ্যাঁ তুমি বাঁচতে পারো একটা আমাদের কাছে ওয়ে আছে যদি তুমি অবলম্বন করো আমরা তোমাদেরকে তোমাকে মাফ করে দিব জায়দ বলল ওয়েটা কি আমাকে বলো জায়দকে বলা হলো জায়দ তুমি শুধুমাত্র তোমার মুখ দিয়ে এতটুকু বলবা যে আমার এই হত্যার জায়গায় যদি রসুলকে হত্যা করা হয় তোমাকে রসুলকে এনে দেওয়া লাগবে না তুমি জাস্ট তোমার মুখ দিয়ে এটা অ্যাকনোলেজমেন্ট দিবা স্বীকারোক্তি দিবা যে আমার জায়গায় রসুলকে নিয়ে এসে হত্যা করা হলে আমি জায়দ খুশি হতাম এতটুকু বললে তোমাকে আমরা মাফ করে দেব জায়দ বলছে এটা তোমার পদ্ধতি মাফ পাওয়া আমি জায়দ তো তোমাকে স্পষ্ট ভাষায় বলতে চাই রসুলকে শুনিতে চাওয়া দূরের কথা আমার পুরো জীবনের বিনিময়ে যদি রসুলের পায়ে একটা কাটার আঘাত দেওয়া হয় আমি জায়দ বেঁচে থাকতে এটা সহ্য করতে পারবো না কোনো লহকবাও এটা আমি সহ্য করতে পারবো এটা হলো সাহাবিদের মনের ভালোবাসা ইমান তিক্ত ইমান আর আমাদের ইমানটা শুধুমাত্র মসজিদে আসলেই আসে আর রসুলকে নিয়ে কেউ কটাক্ষ করলে আমরা ফেসবুকে পোস্ট করতেও ভয় পাই আমাকে বলবে জঙ্গিবাদ বলবে জঙ্গি সে জঙ্গি হয়ে গেছে কেন রসুলের ভালোবাসা বেশি আমি বলবো রসুলের ভালোবাসা প্রমাণ করায় যদি জঙ্গি হয় এটা যে বলবে সেই সবচেয়ে বড় জঙ্গি এটা রসুলের ভালোবাসার নিদর্শন এই জন্য রসুলের ভালোবাসা নিয়ে আপনারা সকলে চলবেন তো ইনশাল্লাহ টুপিওয়ালা দাড়িওয়ালা রাস্তায় বের হবে এটা সাধারণ ব্যাপার কিন্তু আজ বাংলার মাটিতে যখন স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র বের হয়েছে এটা প্রমাণ করেছে স্কুল মিডিয়ামে কলেজে ইউনিভার্সিটিতে ইংরেজি শিক্ষার বিপক্ষে ইসলামের শিক্ষা দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আমাদের ইমানটাকে আরো জোরের ইমান আরো শক্তিশালী ইমান করে দিক সকলেই পড়ে না আমি এই বিষয়গুলো বলতে গেলে মেজাজটা এমনি গরম হয়ে যায় এই জন্য রসুলের ইস্যু আসলে কোনো কিছু ভালো লাগে না রসুলকে কেউ গালি দিবে আর আমি মিন মিন করে কথা বলবো কে আমার কি করে ফেলবে অমক আমাক তমক করে ফেলবে এটা ভাবার সময় আমাদের কাছে নাই কথা বলেন ঠিক না রসুলের জন্য যদি কথা বলতে হয় বাঘের বাচ্চার মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবো বিড়ালের বাচ্চার মতো কথা আমরা বলতে পারবো না আর ভারত থেকে যারা এই সমস্ত কাজগুলো করছেন আপনারা সাবধান হয়ে যান আপনারা শুনেছেন যারা খবর পড়েন ইয়ামান থেকে সমস্ত ভারতীয় হিন্দু কর্মী যারা আছে সবাইকে ভারতে ফেরত দেওয়া হয়েছে টাকা পয়সা বকেয়া সব সব ফেরত দিয়েছে আর সেই আমানের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন রসুলের ইস্যু যেখানে আসবে আমার ব্যবসার খুবই দূরের কথা জীবন দিতে হলে জীবন দিব কিন্তু রসুল অসম্মান সহ্য করতে পারবো না this is the real sign of ইমান এটা হচ্ছে ইমানের তৃপ্ত যে কত বেশি ইমানের জোর যে কত বেশি তার প্রমাণ আর আরব বিশ্বে আরবে আমিরাতে ভারতের সব পণ্য বয়কট করা হয়ে গেছে এজন্য আপনিও মুসলমান ঘরের সন্তান আপনি নিয়ত করেন শুধুমাত্র পণ্য বয়কট করলে হবে না ভারতের ইন্ডিয়ার সমস্ত স্টার জলসার ফেতনা আপনার বাড়ি থেকে দূর করতে হবে বাড়ির ভেতরে আপনি স্টার জলস চালাবেন আর বলবেন আমি রসুলের আশেক এটা আশেখ নামে টাটকা ভণ্ড বাসপা কাজে কর্মে উভয় জায়গাতে নিজেকে যে রসুলের উম্মা এ সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই হক কথা যখন বলবো এটা কি বিড়ালের মতো বলবো না বাঘের মতো বলবো এটা মুসলমানদের নিদর্শন রসুল কিন্তু সবসময় মিষ্টি ভাষায় কথা বলতেন না রসুল যখন জেহাদের ময়দানে যেতেন রসুল ভাবে কথা বলতেন রসুলের এই সুন্দর ফর্সা চেহারা এটা লাল হয়ে যেত কম সুহান আল্লাহ রসুল শক্তি নিয়ে কথা বলতেন এটা শক্তির বিষয় এজন্য ভারতকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই কোন নেতাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই আরে আমি তো বলি মুসলমান মরলেও লাভ বাঁচলেও লাভ কথা বলেন ঠিক কিনা এটা এই ইমানটা ভেতরে রাখবেন আর রসুলকে শুধুমাত্র মুখে ভালোবাসলেই হবে না কাজে ভালোবাসতে হবে আল্লাহ তালা এটাই বোঝালেন